hey guys welcome back to the channel তো আজকে আমি এসেছি জুডিওতে তো রিসেন্টলি আমি এখান থেকে অনেক কিছু শপিং করেছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমরাও কিন্তু এখানে আসলে ভীষণই ভালো ভালো কালেকশন পেয়ে যাবে যদিও এমন একটা শপ যেখানে আমি নিজে গিয়ে দেখলাম যে কোয়ালিটি ভীষণই ভালো আর প্রাইস কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি তো তোমরা যারা ভাবছো যে একটু দাম সাধ্যের মধ্যে ভালো কোনো জিনিস তোমরা কিনবে তোমরা কিন্তু এখানে ভিজিট করতেই পারো ছেলেদের এখানে জুতো স্টার্টিং হচ্ছে মাত্র টু হান্ড্রেড থেকে তোমরা দেখতে পাচ্ছ স্লিপার পেয়ে যাবে বুটস পেয়ে যাবে স্নিকার্স পেয়ে যাবে ভ্যারাইটি কালেকশান রয়েছে তোমরা জাস্ট দেখতে থাকো ভীষণই সুন্দর সুন্দর কালেকশন দাম কিন্তু একদমই কম কোয়ালিটিও ভীষণই ভালো আমি নিজেই কিনেছি নিজে ইউজ করছি তাই তোমাদের এত শিওরভাবে বলতে পেরেছি জুডিওতে পুজো কালেকশন ইন হয়ে গেছে তো সামনেই পুজো যারা ভাবছো জুডিও থেকে শপিং করবে তারা কিন্তু কিনতেই পারো ভীষণই সুন্দর সুন্দর কালেকশন ছেলেদের টি শার্ট এখানে বিক্রি হচ্ছিল স্টার্টিং প্রাইস মাত্র ওয়ান নাইন নাইন ইয়েস আর কোয়ালিটিও ভীষণই ভালো একদম সফট কাপড় এছাড়াও তোমরা এইদিকে দেখো শর্টস রয়েছে শর্টসের কাপড়গুলো ভীষণই ভালো এগুলো কিন্তু টু নাইন নাইন করে বিক্রি হচ্ছিল এখানে কিন্তু নানা রকমের জিন্সের শার্ট তোমরা পেয়ে যাবে শার্টের কোয়ালিটিও যেরকম ভালো দামটা একটু হাই শার্টের দামগুলো আমি দেখলাম মোটামুটি six hundred eight hundred twelve hundred এরকম করে বিক্রি হচ্ছিল এছাড়া তোমরা যদি টি শার্ট নিতে চাও সেগুলো কিন্তু থ্রি নাইন নাইন করে পেয়ে যাবে মেয়েদের জুতোরও কিন্তু এখানে হিউজ কালেকশন রয়েছে রয়েছে হচ্ছে স্লিপার রয়েছে ফ্ল্যাটস রয়েছে বুটস রয়েছে হিলস রয়েছে আর কালেকশন দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা ট্রেন্ডি কালেকশন এখানে রয়েছে করে কালেকশন আমি তোমাদের একটু ক্লোজে শট নিচ্ছি তোমরা দেখো জাস্ট কালেকশনগুলো জামার কথা এবার আসি প্যান্টালুন্স ট্রেন্ডস বা ম্যাক্সের থেকে এটা কিন্তু কোনো অংশেই কম নয় তোমরা দেখতেই পাচ্ছ কালেকশানগুলো প্রত্যেক কটা কালেকশান কিন্তু চোখে লাগার মতো কালেকশান রয়েছে আর আমি যখন প্রাইসগুলো দেখছিলাম না আমি নিজে অবাক হয়ে যাচ্ছিলাম যে এত কম দামি এত ভালো কোয়ালিটি আর তার থেকেও ভালো কথা যে প্রিন্টগুলো তোমরা জাস্ট দেখো খুবই ট্রেন্ডি প্রিন্ট এরা কিন্তু রেখেছে মাত্র থ্রি নাইন নাইন করে কিন্তু তোমরা রেগুলার ইউজের জন্য কুর্তিটা পেয়ে যাবে রেগুলার ইউজের কুর্তির শর্টটা আমি নিতে পারিনি কারণ আবার এগেন বলছি যে এইখানে কিন্তু ভিডিও করা একদম নট অ্যালাউড তাও আমি তোমাদের জন্য ভিডিও করেছি তো গাইজ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও লং কুর্তি স্টার্টিং প্রাইস হচ্ছে ফোর ফিফটি ভাবা যায় না মানে এত সুন্দর সুন্দর কালেকশন আর প্রত্যেক কটা প্রিন্ট বলো প্রত্যেক কটা ডিজাইন বলো সব কটা কিন্তু ডিফারেন্ট আর ভীষণ ইউনিক মাত্র সাড়ে চারশো টাকা করে কিন্তু এখানে বিক্রি হচ্ছিলো এছাড়া একটু হাই রেঞ্জেরও তোমরা এখানে পেয়ে যাবে ট্রাউজার এখানে ভীষণই সুন্দর সুন্দর ট্রাউজার বিক্রি হচ্ছিল আর প্রত্যেক কটা জামা বলো প্রত্যেক কটা জিনিসের এখানে কোয়ালিটি কিন্তু খুবই ভালো তোমরা অনলাইন বা তোমরা প্যান্টালুন্স বা ম্যাক্স ফ্যাশন যেখান থেকে তোমরা ট্রাউজার কেনো না কেন মোটামুটি হাজারের ওপরে কিন্তু ট্রাউজার তোমরা কিনতে পাবে কিন্তু এইখানে আমি দেখলাম মাত্র থ্রি নাইন নাইন করে মেয়েদের ট্রাউজারগুলো বিক্রি হচ্ছিল আর ড্রেস কালেকশনগুলো আমি একে একে তোমাদেরকে দেখাচ্ছি ক্লোজ শট নিয়ে তোমরা সুন্দর করে একটু দেখে নাও টপসের কালেকশনও বলবো খুবই ভালো ছিল বাট আমার পার্সোনালি টপসের কালেকশন ভালো লেগেছে বাট কালারফুল ততটা না মানে বেশিরভাগ যতটা দেখলাম সবই মোটামুটি হোয়াইট ইয়েলো এরকম টাইপের মধ্যে ছিল হয়তো নতুন বলে এখনও টপসের কালেকশন সেভাবে ইনক্লুড হয়নি আর সামনে যেহেতু পুজো আরও হয়তো কালেকশন চলে আসবে গাইজ আরেকটা রিকোয়েস্ট ছিল যারা যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করো নি অবশ্যই ফলো করো আইডিটা আমি এখানে দিয়ে দিচ্ছি সো গাইজ আজকে ভিডিওটা আমি এত পর্যন্তই রাখছি আই হোপ তোমাদের আজকে এই কালেকশানটা দেখে ভীষণই ভালো লেগেছে একটু হাটকে টাইপের ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না দেখা হবে নেক্সট হট টপিক নিয়ে ততক্ষণ সবাই ভীষণ ভালো থাকো